হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইফসন এল একত্রিশ আঠারো এই প্রিন্টারটি প্রবলেম নো পাওয়ার তো আমরা একটু চেক করি যে প্রিন্টারটি কি প্রবলেম আছে আমরা প্রথমে প্রিন্টারটি কেবল বুঝলাম অন করতে চলছি কিন্তু অন হচ্ছে না এখন আমরা প্রথমে দেখব এর পাওয়ার সাপ্লাইটা একটু চেঞ্জ করে কারণ প্রিন্টারে অনেক সময় পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যায় তো আমরা পাওয়ার সাপ্লাইটা একটু চেক করি দেখি হ্যালো ভিওয়ার্স আমরা একটু পাওয়ার সাপ্লাইটা খুলি তো বন্ধুরা আমরা পাওয়ার সোলারটি খুললাম খুলে আমরা নতুন একটা পাওয়ার সাপ্লাই ইন করতেছি দেখুন এই পাওয়ার সাপ্লাইটি নতুন আমরা এখন এই পাওয়ার সাপ্লাইটি ইউজ করব যে পাওয়ার সাপ্লাইটি নষ্ট কিনা তো আমরা এখন পাওয়ারটা দেখি আমরা আগে তারপর ফিটিং করি তো বন্ধুরা প্রিন্টারে পাওয়ার সবলেরও কোনো প্রবলেম নাই তাহলে আমাদের অন্য কাজ করতে হবে এখন তার মানে পাওয়ার সাপ্লাই ঠিক আছে তাহলে আমরা প্রথম পাওয়ার সাপ্লাইটি লাগাইয়ে আমরা অন্য ছাইটি একটু দেখি পাওয়ার সোলারটি লাগাই দিচ্ছি কারণ পাওয়ার সোলারটির সমস্যা না বন্ধুরা চলুন আমরা একটু দেখি হেডের সাইডে কোনো প্রবলেম আছে কি না কারণ অনেক সময় হেড শটের কারণে প্রিন্টারটির প্রবলেম হয় আমরা এখন হেড কেবলটি খুলব হেড কেবলটি খুলে দেখব যে আসলে প্রিন্টারটির হেডের কোনো প্রবলেম আছে কি না তো চলুন আমরা একটু হেডটা খুলি তো বন্ধুরা দেখুন প্রিন্টারটির হেড অনেক ভালো আছে তো বন্ধুরা চলুন আমরা দেখি প্রিন্টারটির হেড হেডশট আছে কিনা হেডশট আছে কিনা সেটা দেখার জন্য আমরা কেবল বন্ধুরা হেড হেডশট যার কারণে প্রিন্টারটি মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে বন্ধুরা প্রিন্টারটির কোনো পাওয়ার সেন্স নাই যার কারণে প্রিন্টারটি আসলে কি প্রবলেম বলতে পারতেছি না তো সম্ভবত হেডের প্রবলেম যার কারণে আপনার প্রিন্টারটি নষ্ট হয়ে গেছে তো আমরা এটাকে ঠিক করার জন্য কাস্টমারকে অনুমতি নিতে হবে যে হেড আর মাদারবোর্ড চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে ন হাজার টাকা পড়বে আমাদের এখানে অ্যাভেলেবল পাওয়া যাবে তো বন্ধুরা আমরা প্রিন্টারটি সেটিং করে ফিট করে রেখে দিই কারণ প্রিন্টারটির অনেকগুলো প্রবলেম মাদারবোর্ড হেড মাদারবোর্ডের দাম পঁয়তাল্লিশশো টাকা পড়বে আর হেডের দাম পড়বে আপনার সাত হাজার টাকা যার কারণে প্রিন্টারটির এখন অসম্ভব তো বন্ধুরা আজকে ছিল আমাদের এই ভিডিওটি কারণ অনেকে কাস্টমাররা বলে যে ভাই প্রিন্টারে পাওয়ার সেলো নষ্ট হয়ে গেছে পাওয়ার সেলোটি চেঞ্জ করে দেন আসলে প্রিন্টারে পাওয়ার সেলো নষ্ট হয়েছে কি মাদাবোর্ড নষ্ট হয়েছে তাদের কোনো ধারণা নেই যার কারণে আমরা আজকে এই ভিডিওটি তৈরি করার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম নো পাওয়ার তো এই ছিল আমাদের ভিডিও আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন তো আল্লাহ হাফেজ